عليكم ورحمة الله وبركاته আপনারা সবাই কেমন আছেন إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له سبيل له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى أما بعد فقد قال الله تعالى في كلامك المجيد والفرقان الحميد شكل قرون أعوذ بالله من الشيطان الرجيم من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا صل على مولانا সকলে জোরে জোরে আওয়াজ করে মোহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা على يالي النوم ظنوا مآمين প্রাণের নদী আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آله যাহার প্রেমে পাগলের سرها خنا يا اللهم سلي على وعلى يلي سيدنا لا إله إلا الله لا إله إلا الله لا إله আল্লাহ নামের জিকির করবে যারা আল্লাহর কাছে প্রিয় তারা আল্লাহর কাছে প্রিয় যারা জান্নাতে প্রবেশ করবে তারা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله رسول الله صلى الله عليه وسلم উত্তর লালপুর আমিনুল্লাহ ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে এতিমখানার আয়োজনে আয়োজিত আজকে বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি বিশেষ অতিথি যারা মাইকের আওয়াজ যেটুক যায় আমার পর্দার আড়ালে মা ও বোনের আমার সামনে উপবিষ্ট আমার প্রান্তীয় মুসলিম ভাইরা সকলের প্রতি আমার হৃদয় ইন্দ্রান সালাম আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ আমরা মহান রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আদায় করি যে মহান রব্দুল আলমী আমাদেরকে দুনিয়ার অসংখ্য ঝামিলা থেকে ফিতনা ফাসাদের জমানায় কোরআনে করিমের কথা শোনার বিশ্বনবী মানবতার বন্ধু আঙ্কে নন্দার তাজেদার মদিনা মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিছু শুননা আলোচনা শোনার তৌফিক দান করেছেন এই জন্য আমরা সকলেই মহান রব্বুল আলমিনের দরবারে উঁচু গলায় উঁচু কণ্ঠে সকলেই মহান রব্বুল আলমিনের প্রশংসা আদায় করে মহান রব্বুল আলমিনকে প্রশংসিত করি সকলে বলুন আলহামদুলিল্লাহ অনেকজনে চিন্তা করে রাস্তায় ঘোরাফেরা করতেছে বক্তার কণ্ঠ দেখি যদি কণ্ঠ ভালো হয় তাহলে বসবো আর যদি কণ্ঠ ভালো না হয় তাহলে বসবো না আলোচনা শুনবো না রাস্তা রাস্তা হাঁটবো দোকানে বসবো চা খাবো নাস্তা করব। আর যদি গলার আওয়াজ ভালো হয় কণ্ঠ ভালো হয় তাহলে যা বসবো অনেক জনের ধারণা এরকম ঠিক অনেক অনেকজন এরকম ধারণা করে ভাইয়ের আমার আমি কোরআনে করিমের দুই নম্বর সুরা সুরাতুল বাকারা তিরিশ নাম্বার আয়াত তেরোয়াত করেছি ইনশাআল্লাহ যদি এই আয়াতের আলোচনা করেন তাহলে আপনারা সংক্ষেপই বুঝতে পারবেন আমরা যেন আল্লাহর খলিফা আল্লাহর প্রতিনিধি প্রতিনিধি কাকে বলেছে খলিফা কাকে বলেছে খলিফার বৈশিষ্ট্য কি প্রতিনিধির বৈশিষ্ট্য কি ইনশাআল্লাহ এই কোরআন করিমের সৌরাতুল বাকারা তিরিশ নম্বর আয়াতের যখন আলোচনা শুনবেন তখনই বুঝতে পারবেন আপনি যে আল্লাহর প্রতিনিধি আল্লাহর প্রতিনিধি হিসাবে আল্লাহর দায়িত্ব কতটুক পালন করতে পেরেছেন কতটুক আমরা আল্লাহর দায়িত্ব পালন করতে পারি ইনশাআল্লাহটা জানতে পারবেন জানার আগেই আমাদের বোঝা উচিত আল্লাহ বলেন কি কোরআন কারিমে সৌরত আলাপের ভিতরে আল্লাহ আলমী বর্ণনা করেন তা আমি রব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছি বান্দাদের আমি রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করবে এই জ্ঞান বান্দার কাছে নাই কি এই জ্ঞানটা বান্দার কাছে নাই সকলে একটু মনোযোগ দিয়ে আ- আলোচনাটি শুনেন অনেক গুরুত্বপূর্ণ আলোচনা এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে জানান علم الإنسان ما لم বান্দারে আমার আদায় করবে বান্দার ভিতরে ওই পর্যন্ত জ্ঞান নাই আল্লাহ আল্লামা গায়েবে ব্যবহার করে অতীত বুঝেছেন আল্লামা আমি আমার বান্দাকে শিক্ষা দিয়েছি কি দিয়েছি শিক্ষা দিয়েছি ওহেল মুজাক্কার গায়েব আল্লামা মানে অতীত অতীত বলতে আদম সাল্লামকে শিক্ষা দিয়েছেন আমরা আদমের কি সন্তান এই বিদায় কি আমাদের পিতাকে শিক্ষা দিয়েছে মানে কি আমাদের কি শিক্ষা দিয়েছে আল্লাহ আমি আমার বান্দাকে সৃষ্টি করে আমি আমার বান্দাকে সৃষ্টি করার পর আমার বান্দাকে আমি শিক্ষা দিয়েছি কি করেছি শিক্ষা দিয়েছি আল্লাহ আলমিন বলেন বান্দা যেন আমি রবের সুক্রিয়া আদায় করবে কিভাবে আমি রবের প্রশংসা আদায় করবে আমি রবকে কিভাবে প্রশংসিত করবে আমি আমার বান্দাকে ওই জ্ঞান ও শিক্ষা দিয়ে দিয়েছি দেখেন আদম সন্তানের মর্যাদা কত উঁচু কত উঁচু আল্লাহ রব্বুল আলমী নিজের ক্ষমতায় আমাদেরকে সৃষ্টি করেছেন আবার নিজের ক্ষমতায় আমাদেরকে শিক্ষা দিয়ে দিয়েছেন সুবাহান তাহলে আমাদের প্রথম শিক্ষককে স্বয়ং আল্লাহ কে আল্লাহ এটা কার কথা আমার কথা আল্লাহর কথা বেড়া আসুন আমরা যেন আল্লাহর প্রশংসা আদায় করবো প্রশংসা কিভাবে আদায় করবো এইটা তো আমাদেরকে জানতে হবে আল্লাহ কে আল্লাহ কেরকম আল্লাহর গুণ কি আমরা যদি কিতাব যদি না পড়ি আল্লাহর কিতাব কালামে হাকিম যদি না পড়ি না বুঝি আমরা আল্লাহ সম্পর্কে আমরা বুঝতে পারবো কি মনে হয় এই জন্য আল্লাহ আলমিন দুনিয়ার প্রথম জীবনকে শুরু করেছেন পড়া দিয়ে কি দিয়ে পড়া দিয়ে পড়াটা হলো কি এতারা কি এতারা আল্লাহ তো আলমিন কালাম হাকিমের ভিতরে বিশ্ববাসীদেরকে জানিয়ে দেন এতারা بسم ও আমার গোলামেরা পড়া তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন বেড়া আমরা যদি পড়ি যদি কালামে হাকিম যদি পড়ি যদি বুঝি তাহলে আল্লাহর গুণ কি আল্লাহ কে আল্লাহর সিপাত সম্পর্কে আমরা জানতে পারব আমরা জান্নাত জাহান্নাম সম্পর্কে জানতে পারব এই জন্য আল্লাহ বলেছেন আমি দুনিয়ার প্রথম জীবনকে পড়া দিয়ে শুরু করেছি আখেরাতের জীবনকেও আমি পড়া দিয়ে শুরু করব কি দুনিয়ার জীবনকে আমি পড়া দিয়ে শুরু করেছি আখেরাতের জীবনকে আমি পড়া দিয়ে শুরু করবো আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ফরমান اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا ও আমার গোলামেরা ও আমার বান্দারা ও আমার প্রতিনিধিরা ও আমার খলিফারা রে দুনিয়ার জীবনকে আমি পড়া দিয়ে শুরু করেছি আখেরাতের জীবনকেও আমি পড়া দিয়ে শুরু করব এ করম কিতাবাকা তোমার বই তুমি খুলো পড়ো তোমার ডায়েরিটা তুমি খুলো এ করম কিতাবাকা আল্লাহ বলবেন কি আমার গোলাম আজকের দিনে তুই দুনিয়াতে যা কিছু করেছ ভালো করেছ খারাপ করেছ আজকের দিনে তোর বইটা তুই খোল এ পড়া কিতাবাকা তোমার বইটা তোমার গ্রন্থটা তুমি খোলো كفى بنفسك اليوم عليك حسيبا আপনি আপনার বইটা খুলবেন আপনার ডায়েরিটা যখন আপনি খুলবেন খোলার সঙ্গে সঙ্গে আপনি আফসোস করতে থাকবেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা আপনার বইটা আপনি খুলে আপনি আফসোস করতে থাকবেন দুনিয়াতে একটা সময় কি জন্য নষ্ট করেছি দোকানে বসে কি জন্য সময় নষ্ট করেছি চা দোকানে বসে বন্ধু বান্ধবের আড্ডায় পড়ে কি জন্য সময়কে নষ্ট করেছি যদি এই সময়টাকে যদি আমরা আল্লাহর কাছে যদি ব্যয় করতাম কোরআনে কারিম পড়ে যদি সময়টাকে যদি আল্লাহর রাস্তায় যদি কোরবানি করতাম তাহলে আজকে কতই না ধন্য হতাম জান্নাতের রাস্তা আমারও জন্য আজকের দিনে সহজে হয়ে যেত দেখেন এই জন্য আল্লাপাক বলেছেন কি আমি দুনিয়ার জীবনকেও পড়া দিয়ে শুরু করেছি আখেরাতের জীবনকেও আমি পড়া দিয়ে শুরু করেছি শুভ আনন্দ ও আমার গোলামেরা আমার পরিপাড়ায় ও আমার প্রতিনিধি রে শুনে রেখো শুনে রেখো দুনিয়াতে যা কিছু করো ভালো করো ভালো করো বা মন্দ করো খারাপ করো বা ভালো করো নেক আমল করো বা গুণা করো যা কিছু করো আল্লাহ তো রব্বুল আলামিন বলেন আমি তোমাদেরকে দুইটা চিঠি ক্যামেরা দিয়েছি প্রত্যেকটা মানুষের জন্য দুইটা সিসি ক্যামেরা ফিট করে দিয়েছি মাথার ভিতরে একটা মেমোরি ফিট করে দিয়েছি ও আমার গোলামেরা ও আমার বান্দারা রে যা কিছু কর ভালো করো ফারিকুম ফিল জান্নাহ ওয়া ফারিকুম ফিস তোমার কর্মের ফল তুমি পাবা রে ভালো করো আর মন্দ করো আমার সিসি ক্যামেরায় সমস্ত পুরাই রেকর্ড হয়ে যাচ্ছে ও ও রাতের বেলায় গোপনে কি করতে চাও দিনের বেলায় আলোতে কি করতে চাও রাতের বেলা তুমি মনে করো কেউ দেখবে না অন্ধকারে সমস্ত লাইট গোড়া বন্ধ হয়ে গেল অন্ধকারের ভিতরে কেউ কিছু দেখবে না তুমি চুরি করো ডাকাতি করো খুন খারাপি করো যা কিছুই করো তোমার লগে দুইটা সিসি ক্যামেরা ঠিক করা আছে আল্লাহর সিসি ক্যামেরার মাধ্যমে সমস্ত কাজগুলো তোমার রেকর্ড হয়ে যাচ্ছে ঠিক না ভাইয়েরা আমার বাঁচার কোনো সুযোগ নাই মানুষের হাত থেকে বাঁচতে পারবেন টাকার বিনিময়ে বাঁচতে পারবেন ক্ষমতার বিনিময়ে বাঁচতে পারবেন অহংকারের বিনিময় বাঁচতে পারবেন রে বান্দা কিন্তু আল্লাহর হাত থেকে কোন প্রকারেই বাঁচা যাবে না কেমতের ময়দানে কোনো বুস চলবে না কোনো ক্ষমতা চলবে না কেমতের ময়দানে একমাত্র ক্ষমতা আল্লাহর কুলিল্লাহ মালিকাল মুলকি ক্ষমতার মালিক একজন কে আল্লাহ দুনিয়ার মানুষ কোন ক্ষমতার মালিক নয় দুনিয়ার মানুষের হাত থেকে ক্ষমতার কারণে বাঁচতে পারবা টাকার বিনিময়ে দুনিয়ার মানুষের হাত থেকে বাঁচতে পারবা কিন্তু আমি রবের হাত থেকে কোন প্রকারই বাঁচা সম্ভব নয় কি বলেন বাঁচতে পারবেন দুনিয়াতে যা কিছু করেন খারাপ করেন বা ভালো করেন সবকিছুর হিসাব নিকাশ একমাত্র পরকালে হবে যখন চোখ দুইটা বন্ধ হয়ে যাবে আখেরাতের জীবনের প্রথম দাব যখন শুরু হয়ে যাবে তখন দুনিয়াতে কি করেছেন সবগুলার পায়সারা তখনই আপনার শুরু হয়ে যাবে সবগুলার হিসাব নিকাশ তখনই শুরু হয়ে যাবে কি বলেন বাচ্চার উপায় আছে নাই এই জন্য বাইরা আমার আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার জীবনকেও পড়া দিয়ে শুরু করেছেন আখেরাতের জীবনকেও আল্লাহ রব্বুল আলমিন পড়া দিয়ে শুরু করেছেন বাইরা আমি আপনাদেরকে বুঝাতে চাচ্ছিলাম প্রতিনিধি কাকে বলে খলিফা কাকে বলে খলিফার বৈশিষ্ট্য কি কি খলিফার বৈশিষ্ট্য কি আমি কোরআনে কারিমের যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াতে কারিমার যদি অর্থ করি এই আয়াতে কারিমার তর্জমা করলে আপনারা খুবই সহজেই বুঝতে পারবেন খলিফা কাকে বলে প্রতিনিধি কাকে বলে আল্লাহ আলমিন আমাদেরকে কি সৃষ্টি করেছেন আর আমরা দুনিয়াতে কি করতেছি সুরাতুল বাকারার তিরিশ নম্বর আয়াতের আলোচনা করলে আপনারা অতি সহজেই বুঝতে পারবেন একটু মনোযোগ দেন খেয়াল করেন প্রতিনিধি কাকে বলে তার আগে আমি আপনাদেরকে আয়াতে কারিমাটা পড়ে একটু শুনে দিচ্ছি وإذا قال ربك للملائكة نسبح بحمدك ونقدس لك وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন ও আমার ফেরেশতারা খুবই লক্ষ্য করে শুনুন ভালো করে একটু মনোযোগ দেন একেবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة আমার ফেরেশতারা দুনিয়াতে আমি আমার প্রতিনিধি সৃষ্টি করতে চাই প্রতিনিধি তৈরি করতে চাই আমার খলিফা তৈরি করতে চাই কি চাই আমার খলিফা তৈরি করতে চাই আমার প্রতিনিধি নির্মাণ করতে চাই প্রতিনিধি তৈরি করতে চাই বাইরে আসুন প্রতিনিধি কাকে বলে আগে আমাদেরকে এইটা বোঝা লাগবে কি প্রতিনিধি কাকে বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন وإذا قال ربك وإذا قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة দুনিয়াতে আমার প্রতিনিধি তৈরি করতে চাই প্রতিনিধি সৃষ্টি করতে চাই আপনারা সাধারণত বুঝেন মাদ্রাসাতে একজন প্রিন্সিপাল আছে আর একজন ভাইস প্রিন্সিপাল আছে আছে কিনা ভাইয়েরা আমার প্রিন্সিপালের প্রিন্সিপাল প্রিন্সিপাল হলো প্রধান আর প্রিন্সিপালের সাথে যারা আছে ভাইস প্রিন্সিপাল অন্যান্য সহযোগী শিক্ষক তারা হচ্ছে প্রিন্সিপালের প্রতিনিধি কি তারা হচ্ছে কার প্রতিনিধি প্রিন্সিপালের প্রতিনিধি প্রিন্সিপাল যদি সুপার অনুষ্ঠান যদি কোনো দিকে চলে যায় সুপার যদি কোনো দিকে কোনো কাজে চলে যায় ভাইস প্রিন্সিপালকে দায়িত্ব দিয়ে যায় কি দায়িত্ব দিয়ে যায় না দায়িত্ব দিয়ে যায় যদি প্রিন্সিপাল আসার পর যদি দায়িত্বগুলা সঠিকভাবে যদি না পায় তাদের উপর রাগান্বিত হয়ে যায় কি রাগান্বিত হয়ে যায় বড় কষ্ট পায় আল্লাহ আলমিন বলেন দুনিয়াতে আমি আমার প্রতিনিধি তৈরি করেছি তারা হলো আমার প্রতিনিধি আমার কাজগুলা আমার গোলামেরা করবে আমার বান্দারা করবে আমার বান্দারা হইল আমার প্রতিনিধি প্রতিনিধি কাকে বলে বুঝে আসতেন আল্লাহ আলমিন যখন বললেন দুনিয়াতে আমি আমার প্রতিনিধি তৈরি করতে চাই তখন ফেরেশতারা বলল قال قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ফেরেশতারা আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলল ও আমাদের রব ও আমাদের মালিক আপনি দুনিয়াতে যে প্রতিনিধি তৈরি করতে চান তারা দুনিয়াতে কীটনা ফাঁসাদ সৃষ্টি করবে তারা দুনিয়াতে মারামারি করবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে কাটাকাটি করবে তারা দুনিয়াতে খুন খারাপি করবে কলু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা আপনি যে প্রতিনিধি তৈরি করতে চান তারা দুনিয়াতে মারামারি কাটাকাটি আনাহানি বিশৃঙ্খলা সৃষ্টি করবে সুতরাং তাদেরকে সৃষ্টি করার কোনো দরকার না ভাইয়েরা আমরা আমাদেরকে সৃষ্টি করার পিছনে মানুষকে সৃষ্টি করার পিছনে খলিফাকে নিযুক্ত করার পিছনে তারা বাধা দিলেন কে বাধা দিয়েছেন এরেস তারা বাধা দিয়েছেন কারো যদি কোনো মনে কষ্ট দেয় এখানে করার কি কিছু নেই আমি কোরআন থেকে ডকুমেন্ট দিয়ে কনস্টিটিউশন দিয়ে কথা বলছি আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন ونحن نسبح بحمدك ونقدس لك ও আমাদের রব আমরা তো আপনার প্রশংসার জন্য যথেষ্ট আমরা তো আপনার প্রশংসা আদায় করতেছি আমরা তো আপনার আবাদত বন্দিগি করতেছি আপনি কেন আবার দুনিয়াতে আপনার প্রতিনিধি সৃষ্টি করবেন আপনার আমরাই তো আপনার আবাদতের জন্যই যথেষ্ট হয়ে গেলাম দেখেন আমাদেরকে সৃষ্টি করার পিছনে আমাদেরকে তৈরি করার পিছনে কারা বাধা দিয়েছেন ফেরেস্তারা কে বাধা দিয়েছেন ফেরেস্তারা আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন কথা বুঝতেছেন কথা বুঝতে একটু আওয়াজ দিবেন সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার উত্তর দিয়ে দিচ্ছেন قال إني أعلم ما لا ফেরেজ তাদের প্রশ্নের জবাব সঙ্গে সঙ্গে দিয়ে দিচ্ছেন কলা ইন্নি কলা আল্লাহ রব্বুল আলমিন বললেন ইন্নি আলামু মালা তালামুন ও আমার ফেরেস্তারা আমি যা জানি তোমরা তা জানো না দেখছেন কত বড় কথা বলেছেন আজকে আমরা কোরআন বুঝি না যদি আমরা কোরআন বুঝতাম তাহলে আমরা স্থির থাকা কখনো সম্ভব নয় কত কঠোর কথা বলেছেন আল্লাহ উত্তর দিয়ে দিচ্ছেন সকলে কি জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ বেহেস্তা জাকিয়া যারে নবাসাদ কসে রাবা কসে প্যারে নবাসাদ লা ইলাহা ইল্লাল্লাহ জরে লা ইলাহা ইল্লাল্লাহ বেরা খুবই খেয়াল করেন লক্ষ্য করেন আল্লাহ পাক রব্বুল আলামিন জবাব দিচ্ছেন আমি কিন্তু একটা আলোচনাই করতেছি শুধু সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের উপরে আমি আলোচনা করতেছি আমি কিন্তু অন্য- অন্যদিকে যাচ্ছি না শুধু প্রতিনিধি কাকে বলে খলিফা কাকে বলে আমাদের কাজ কি করণীয় কি শুধু এটা বোঝানোর জন্য কি আপনারা কথা বুঝতেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে বললেন قال إني أعلم ما لا تعلمون ও আমার ফেরেশতারা আমি যা জানি তোমরা তা জানো না কি আমি যা জানি তোমরা তা জানো না আল্লাহ ফেরেশতারা আবার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ফেরেশতারা আল্লাহকে বলেছেন ও আমাদের মালিক ও আমাদের রব আমাদের প্রশংসাই তো আপনার জন্য যথেষ্ট আল্লাহ আলমিনেরেস্তাদেরকে আলামিন জবাব দিচ্ছেন ও ফেরেস্তারা রে তোমাদের উত্তরেই তোমাদের প্রশংসাই আমি সন্তুষ্ট না সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন মানুষকে তৈরি করেছেন আল্লাহ ফাকরুল আলমিন মানুষকে দুইটা গুণ দিয়ে দিয়েছেন কয়টা গুণ দুইটা গুণ দিয়েছেন আল্লাহ ফাকরুল আলমিন মানুষ মানব জাতিকে দুইটা গুণ দিয়েছেন একটা গুণ হলো মানব জাতিকে সর্বপ্রথম গুণা করার ক্ষমতা দিয়েছেন আমল করার ক্ষমতা দিয়েছেন সুবাহ আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে গুণা করার ক্ষমতা দেন নাই ফেরেস্তারা হলো মাসুম নিষ্পাপ কি ফেরেস্তারা হলো মাসুম এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেস্তাদেরকে বললেন ও আমার ফেরেস্তারা রে তোমাদের ইবাদতে তোমাদের প্রশংসা আমি প্রশংসিত হই না আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা একজনের নামে যিনি হলেন কে তিনি কে আল্লাহ সমস্ত প্রশংসা একজনের নামে চলবে সমস্ত আবাদত বন্দী গুলা একজনের নামে চলবে তিনি হলেন কে একটু আওয়াজে করে বলুন আল্লাহ কে ادخلي في عبادي وادخلي جنتي فادخلي في عبادي একমাত্র শুধুমাত্র এবাদত একমাত্র আল্লাহর জন্য ছাড়া কোন মানুষের জন্য এবাদত করা যাবে না কোন মানুষের সামনে নত করা যাবে না কোন পীরের পায়ে সিজদা করা যাবে না কি সিজদা করা যাবে তাহলে প্রশংসা কার নামে করব এই জন্য আল্লাহ রব্দুল্লাহ আলমিন কালামে হাকিমের ভিতরে বলেন মানুষকে আমি সৃষ্টি করেছি মানুষদের আমার প্রশংসাতেই করবে আমি রবকে যেন প্রশংসিত করবে ওই জ্ঞান মানুষের ভিতরে নাই কি নাই এই জ্ঞান কে দাঁড়ে কে দান করেছেন এই জ্ঞান কে দান করেছেন আল্লামাল ইনসানামা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানুষদের আমাকে আমাকে আমার দেই করে আমি রবকে যেন প্রশংসিত করবে এই জ্ঞান মানুষের ছিল না আমি রব এই জ্ঞান মানুষকে দান করেছি সুবাহ দেখছেন কত কঠিন কথা বলেছেন এই জ্ঞান কে দান করেছেন আল্লাহ দান করেছেন এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন ও আল্লামা أسماء كلها কালামে হাকিমটাকে আপনাদেরকে শোনাচ্ছি কালামে হাকিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো আমার বানানো কথা নয় কোনো কিচ্ছা কাহিনী নয় সুতরাং সরাসরি কালামে হাকিম কোরআনে মাজিদ খুলে আমি আপনাদেরকে পড়ে পড়ে শোনাচ্ছি আর অর্থ বলতেছি কিন্তু আমি আমার নিজ থেকে কোন একটি কথা বলতেছি না কালামে হাকিমের ভিতরে যাই লেখা আছে তাই বলতেছি এই জন্য আল্লাহ পাক বলেন আল্লাহ وعلم آدم الأسماء كلها ثم عرضهم على الملائكة وعلم ওয়াহিদ মুজাক্কার গায়ের সিগা মাজির ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা অতীতকাল বুঝিয়েছেন মানে ও আল্লামা আল্লামা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন অতীত আমাদেরকে শিক্ষা দিয়েছেন এখন কোন শিক্ষা দেওয়ার দরকার নাই আল্লাহ আলমিন আল্লাহ অতীত আগে শিক্ষা দিয়েছেন আগে কাকে শিক্ষা দিয়েছেন আমরা তো ছিলাম না কাকে শিক্ষা দিয়েছেন কথা বলেন আমাদের পিতা সৈয়দানা যখন তৈরি করলেন যখন সৃষ্টি করলেন শিক্ষা দিয়ে সৈয়দিন আজম আলাইসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমাদের পিতাকে স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই শিক্ষা দিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য এই সূত্রে আমাদের প্রথম শিক্ষক হইল আমাদের আল্লাহ কে হাকিম একটা মজারি বিষয় তাহলে প্রথম শিক্ষক কে আল্লাহ এখন আমরা যদি কালামে হাকিম যদি কোরআনে মাজিদ যদি না পড়ি না বুঝি তাহলে আমরা এই কথাগুলো বুঝতে পারবো জানতে পারবো না আমরা কখনই কি করবে জানতে পারবো না এই জন্য আমাদের জন্য প্রথম উচিত হলো কালামে হাকিম পড়া বোঝা নিজের জীবনকে বাইরা এই কালামে হাকিম পড়বেন কালামে হাকিম বুঝবেন কালামে হাকিম মোতাবেক আপনার পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রিক জীবনকে পরিচালিত করবেন কালামে হাকিমের মাধ্যমে সমাজের সমস্ত বিচার আচার গুলা কালামে হাকিম দিয়ে করার চেষ্টা করবেন তাহলে ওই সমাজে শান্তিপূর্ণময় ওই সমাজে শান্তির ব্যবস্থা কেউ করে দিবেন কে আল্লাহ যে সমাজে কালামে হাকিম দিয়ে বিচার করা হবে কালামে হাকিম দিয়ে পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রিক জীবনকে গঠন করা হবে পার্লামেন্টে কালামে হাকিমকে কালামে হাকিমকে উত্তোলন করবে কালামে হাকিমের পাতাকা খালিদার পাতাকা উত্তোলন করা হবে কালামে হাকিম দিয়ে সংসদে যখন আইন পাশ করা হবে ওই দেশের মধ্যে শান্তিময় সৃষ্টি করে দিবেন কে ওই দেশের ভিতরে শান্তি করে দিবেন কে একমাত্র আল্লাহ যতক্ষণ পর্যন্ত কালামে হাকিম পড়বেন না কালামে হাকিম বুঝবেন না কালামে হাকিম মোতাবেক আপনাদের জীবনকে পরিচালিত করবেন না ওই ওই পর্যন্ত দেশের ভিতরে শান্তি আসবে না শান্তি আসবে না বর্তমান সমাজে মুসলিমেরা বিভিন্ন জায়গাতে মার খাচ্ছে মুসলিম অপমানিত হচ্ছে অপদাস্ত হচ্ছে কেন কোরআনে হাকিম কালামে মাজিদ তাদের হাতে নাই মুসলিমদের অস্ত্র একমাত্র কোরআনে মাজিদ কি কারণ হাকিম হলো কি মুসলিমদের একমাত্র অস্ত্র যতক্ষণ পর্যন্ত তারা এই অস্ত্রকে শক্তভাবে ধরবে না ততক্ষণ পর্যন্ত দেশের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না ঠিক না ভাইরা আসুন একটু খেয়াল করে লক্ষ্য করুন আল্লাহ কারণে হাকিমের ভিতরে বলছেন ওয়া আল্লামা আদামাল আসমা كلها ثم عرضهم على الملائكة আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও আমার বান্দারা রে ও আমার গোলামেরা রে ও আমার খলিফারা রে তোমাদেরকে আমি স্বয়ং আল্লাহ শিক্ষা দিয়ে দিচ্ছি তোমাদেরকে আমি আল্লাহ তৈরি করার পর তোমাদেরকে আমি আল্লাহ সমস্ত নামগুলা শিক্ষা দিয়েছি বস্তুর শিক্ষা দিয়েছি ফেরিস্তাদেরকে ফেরিস্তাদের জ্ঞান গুলা তোমাদের ভিতরে দিয়ে দিয়েছি ও আল্লাহ আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব কিছু আমাদেরকে আল্লাহ শিক্ষা দিয়ে দিয়েছে আল্লাহ রব্বুল আলামিন আদম আলাই সাল্লামকে শিক্ষা দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين যারা নিয়মিত কোরআন পড়েন কোরআন বুঝেন তারা আমার আলোচনা সহজে বুঝে গিয়েছেন যখন আমি খতবাতি কোরআন কারিমের এই সুরাতুল বাকারার তিরিশ নম্বর আয়াত তেলাওয়াত করেছি তখনই আপনারা বুঝতে পেরেছেন এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সৈয়দের আদমকে শিক্ষা দিয়ে আদম তোমাকে শিক্ষা দিয়েছি তোমাকে শিক্ষা দেওয়ার পর এখন তোমাদের তোমার থেকে আমি পরীক্ষা নিব কি করব পরীক্ষা নিব দেখেন মাদ্রাসাতে যখন টিচারেরা স্টুডেন্টকে শিক্ষা দেয় শিক্ষা দেওয়ার পর তিন মাস ছয় মাস পরে একটা পরীক্ষা নেবে পরীক্ষা নেয় কিনা নেয় এখন আল্লাহ রব্বুল আলমিন কালামে হাকিমের ভিতরে পড়নান ওরে আদম তোকে যেন আমি সৃষ্টি করেছি তোকে আমি সৃষ্টি করার পর আমি নিজে শিক্ষা দিয়েছি এখন তোর থেকে আমি পরীক্ষা নিব কি নিব পরীক্ষা নিব একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরা আসুন যে কথা আমি বলতে চাচ্ছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আদম আলাইসাল্লামকে সৃষ্টি করে শিক্ষা দিয়েছেন শিক্ষা দেওয়ার পর সিদ্দিদিন আদম আলাইসাল্লামকে বলতেছেন ও আদম এখন আমি তোমার থেকে পরীক্ষা নিব পরীক্ষা কিভাবে নিব আমি একা একা কি নিব পরীক্ষা কি একা একা নয় গোপনে নেওয়া হয় নাকি সকলের সামনে নেওয়া হয় বের আমার স্কুল মাদ্রাসায় বার্ষিক যখন পরীক্ষা দেওয়া হয় পরীক্ষা নেওয়া হয় তখন পরীক্ষা কি একাকি নেয় নাকি সকলের সামনে নেয় সকলের সামনে নেয় যদি একাকি ভাবে যদি পরীক্ষা না হয় এখানে দুর্নীতি করার সুযোগ আছে কি দুর্নীতি করার সুযোগ আছে যখন সকলের সামনে পরীক্ষা নিবে এখানে কোন দুর্নীতি করার সুযোগ নেই কোন দুর্নীতি করার সুযোগ নেই সকলের সামনে আপনি যা পরীক্ষা দেন যাই দেখেন প্রশ্নের উত্তর যাই রেখা হোক আপনি সকলের সামনে লিখতে হবে কোন দিকে তাকানোর কোন সুযোগ নয় সুযোগ নাই আছে আল্লাহ রব্বুল আদমকে বলতেছে ও আদম তোমার থেকে এখন পরীক্ষা নিব পরীক্ষা কিভাবে নিব ফেরেস্তাদেরকে ডাকলেন ও ফেরেস্তারা আস আদম থেকে পরীক্ষা নিব তাই আদম কিছু বলতে পারি কিনা ফেরেস্তাদের সামনে জিজ্ঞাসা করলো এটাকে এটা ফেরেস্তা এটাকে এটা আমার রব আল্লাহ এটাকে এটা উমুক সমস্ত নামগুলা সেজিদার আদম সাল্লাম পুঙ্খানো পুঙ্খানো বলে দিয়েছে সুবাহ আল্লাহ বলার সঙ্গে সঙ্গে আল্লাহ বলতেছেন ও দেখছ কি দেখছ আদম কিভাবে বলে দিয়েছে তোমরা এইভাবে পারবে কিনা তোমরা এইভাবে পারবে আমি আদমকে কি জন্য তৈরি করেছি কি জন্য সৃষ্টি করেছি তোমরা দেখেছ তোমরা এরকম পারবে এই জন্য আল্লাহ আলমিন বলতেছেন আদম আলাইসাল্লামকে আমি সৃষ্টি করে আদম আলাইসাল্লামকে আমি তৈরি করে আমি আল্লাহ স্বয়ং আদম আলাই সাল্লামকে শিক্ষা দিয়েছি ও তোমাদের প্রশংসায় আমি সন্তুষ্ট নাই তোমাদের প্রশংসায় আমি প্রশংসিত হই না এই জন্য আমি আমার প্রতিনিধি তৈরি করেছি আমার কলিকার দুনিয়াতে আমি নিযুক্ত করেছি এ আমার খলিফারা আমার প্রতিনিধিরা আমার মানে আমার সমস্ত দায়িত্ব গুলা তারাই পালন করবে আল্লাহ কি পারেন না আল্লাহ কাজগুলা করতে পারেন তারপর আল্লাহ আমাদেরকে কি জন্য খলিফা নিযুক্ত করেছেন দায়িত্ব কেন দিয়েছেন আল্লাহ আমাদেরকে আমাদের থেকে পরীক্ষা নেবেন আমরা দায়িত্বের প্রতি কতটুক সচেতন এই জন্য এইবার আসেন আল্লাহ ফাকরুল আলম আমাদেরকে দায়িত্ব কি দিয়েছে কি দায়িত্ব কি দিয়েছেন কি শুনবেন নাকি শেষ করে দিব না শুনুন আল্লাহ ফাকরুল আলম বলেন إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان الله أكبر এবার এখন আমরা যে আল্লাহর প্রতিনিধি আল্লাহর খলিফা আমাদের দায়িত্ব কি এখন দায়িত্ব বুঝা দেয় কি আ- আগে কি প্রতিনিধি নিযুক্ত করে নাকি আগে দায়িত্ব বুঝিয়ে দেয় আগে প্রিন্সিপাল নিযুক্ত হওয়ার পর ভাইস প্রিন্সিপালকে নিয়োগ করে তারপরে কি করে ভাইস কে নিয়োগ করার পর গুলো বুঝিয়ে দেয় কি দায়িত্বগুলো বুঝিয়ে দেয় এখন আল্লাহ আলম বলে কি আমি আমার প্রতিনিধি তৈরি করেছি খলিফা নিযুক্ত করেছি এখন তাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিব এখনো অনেক জানে রাস্তাঘাটে হাঁটতেছে চিন্তা করে আলোচনা কিরকম করলো ভালো করলো নাকি খারাপ করলো মন্তব্য করে চা দোকানে বসে আলোচনার মন্তব্য করবে দেখবেন কালকে সকালবেলায় চা দোকানে যাইলে মন্তব্য শুরু হয়ে যাবে কিন্তু তারা ওয়াজে আসে নাই রাস্তা রাস্তা হাঁটতেছে কিছু বুঝছে কিছু বুঝে নাই কিন্তু সকালবেলা দেখবেন ঠিকই তারা চা দোকানে বসে যারা আসে নাই তারা ঠিকই চা দোকানে বসে সমালোচনা শুরু করবে করবে কিনা দোয়া করেন আল্লাহ ফখরুল আলমিন এইসব জাতিকে যত হাজার দান করে দেবে আমি যে কথা বুঝাতে চাচ্ছিলাম আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন কি দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন ওয়াল আল্লাহ রব্দুল আলমিন আমাদেরকে কি দায়িত্ব বুঝিয়ে দিচ্ছেন আমাদের কাছে আমানত দিয়েছেন আমানত এক জিনিস জামানত আরেক জিনিস কথা খুবই লক্ষ্য করে বুঝুন আমি কিন্তু খলিফা কাকে বলে খলিফার কাজ কি দায়িত্ব কি শুধু এতটুকু বুঝাচ্ছি আমি কোনো বাইরের দিকে আলোচনা যাচ্ছিলাম না এই জন্য আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে ফরমান কি ফরমান আল্লাহ রব্বুল আলামিন কালামে হাকিমের ভিতরে জানিয়ে দেন আমি এই আমানত দিয়েছি যদি আমি আমানত দিতাম ইন্না আরদনাল আমানাতা নিশ্চয় আমি যদি এই আমানত দিতাম আলা সামাওয়াত আসমানকে আলা সামাওয়াতি ওয়াল আরদি জমিনকে فأبين أن يحملنها على السماوات والأرض والجبال فأبين أن يحملنها যদি পাহাড় পর্বতকে দিতাম فأبين أن يحملنها আসমান জমিন পাহাড় পর্বত সবগুলা বেঙ্গে চুরমার হয়ে যেত কি হয়ে যেত চুরমার হয়ে যেত إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشتقن منها وحملها الإنسان কত গুরুত্বপূর্ণ কথা আল্লাহ বলেছেন আল্লাহ বলেন আমি এই আমানত যদি আসমান জমিন পাহাড় যদি এই আমানত দিতাম সব কিছু ভেঙ্গে মার হয়ে যেত তাদের কোনো অস্তিত্ব থাকতো না সমস্ত অস্তিত্ব গুলা বিলেন হয়ে যেতে পাহাড় গুলা বুসির মতো উঠতে থাকতো কিন্তু এই আমানত কেউ বহন করতে পারে নাই আসমানও পারে নাই জমিনও পারে নাই পাহাড় পর্বত কোনো কিছু এই আমানের বোঝা বহন করতে পারে নাই ও ইনসান একমাত্র মানুষে এই আমানতের বোঝা বহন করেছে এবার আসেন আমানতটা কি জিনিস এবার কাছেন আমানতটা কি জিনিস কি শুনবেন আমানত কি জিনিস বেড়া আসুন আমানত হচ্ছে আল কোরআন কি আল কোরআন দেখেন সহজে একটা সূত্র দেই সহজে একটা মেসাল দিলে বুঝতে পারবেন আমানত কিভাবে কোরআন হলো কি লাউ আনজালনা হাদাল কোরআন আলা جبل لرأيته خاشعا متصدعا من خشية الله سبحان الله আল্লাহ রব্বুল আলামিন বলেন আমি এই কোরআন কারীম যদি লাউ আনজালনা হাদাল কোরআন আমি নিশ্চয় আমি যদি এই কোরআন যদি পাহাড়ের উপর নাজিল করতাম হাদাল কোরআন আলা জাবাল জাবাল শব্দের ব্যাখ্যা পাহাড় লাউ আইতাহু খাসিয়া পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে যেত পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে যেত على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله আল্লাহর ভয়ে কোরআনে কারিমের ভয়ে পাহাড় ভেঙ্গে চুরমার হয়ে বিচ্ছুন্ন হয়ে যেত কোনো অস্তিত্ব থাকতো না সুবহান কিন্তু আমি এই আমানত কাকে দিয়েছি ও একমাত্র এই আমানতের বোঝা মানুষই বহন করেছে সুবহানাল্লাহ ইলাহা ইল্লাল্লাহ কেয়ামতের বোঝাকে বহন করেছে একমাত্র মানুষ ইনসান একমাত্র মানুষ এই বোঝা বহন করেছে সুবাহ আহ আল্লাহ কত সুন্দর কথা বলেছেন বর্তমানে আমরা কোরআন পড়িও না কোরআন বুঝিও না তাহলে আমরা এগুলো জানবো কিভাবে আমানত এক জিনিস জামানত আরেক জিনিস এটা মনে রাখবেন সময় সংক্ষিপ্ত সময় শেষ আমাকে পঁচিশ পর্যন্ত সময় দেওয়া হয়েছে সময় শেষ যদি সময়ের যদি মেনটেন না করি সময় মোতাবেক যদি আলোচনা সমাপ্ত না করি ওই আমানত এইটা কিন্তু আমার কাছে কি আমানত আমানত না এই সময়টা আমার কাছে কি আমানত আমি যদি আরেকজন থেকে যদি পাঁচ মিনিট বেশি করে নিয়ে যাই তাহলে আমি আমানত খেয়ালত করছি খেয়ালত করছি না আমানত খুবই বিরাট গুরুত্বপূর্ণ একটা বিষয় আমানত এক জিনিস জামানত আরেক জিনিস সুতরাং মুসলমান সজাগ হয়ে যান আল্লাহ ফাকরুল আলমিন আমাদের কাছে যে আমানত দিয়েছে শুধু আমার মুসলিমদের জন্য নয় মুসলিম অমুসলিম ইহুদি বৌদ্ধ খ্রিস্টান সকলের জন্য আমার আমানত শুধু আল্লাহ ফাকরুল আলমিন আমাদের ময়দানে যদি জিজ্ঞাসা করে ও আমার গোলামেরা তুমি আমানত কতটুক রক্ষা করেছ আমার আমানত কতটুক দায়িত্ব পালন করেছ যদি এটা জিজ্ঞাসা করে তাহলে জাহান নামে যাওয়ার জন্য এতটুক যথেষ্ট আর লাগবে না আর কি লাগবে না যা হোক আমি যে আলোচনা করেছি কোরআন থেকে কথা বলেছি কোরআনের বাহিরে একটি ওয়ার্ডও বলি না একটি কথাও বলি না যদি আমার আলোচনা যদি কারো যদি মনে কষ্টে যেয়ে থাকে দয়া করে আল্লাহ আসতে ক্ষমা করে দিবেন আর সকলে আমার জন্য দোয়া করবেন আল্লাহ যাতে আমাকে নেক হায়াত দান করে দিনের দায় হিসাবে কবুল করেন সকলে বলুন আমি ওয়াফেনা ওয়ানা আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ